মাত্র দু মাস আগে তুবা পড়তে পারতো না you see in the video S E so this I S E E okay তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ও ও কিন্তু চব্বিশ ঘন্টা ইংলিশ বলতে পারে কিন্তু সি এই ওয়ার্ডটি যখন বলতে গেল সি আর বলতে পারো না okay Tuba can I remember that When I was small, I couldn't read anything, but now it can.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 রিডিং পড়া শেখাবে কেমন বিদেশি শিশুরা যেভাবে রিডিং প্র্যাকটিস করে ফোনিক্স পদ্ধতিতে so get your book now Yeah.